সো আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে ভিডিওটাতে যেটা নিয়ে কথা বলবো সার্ভে কাজ ইউএসের যে সমস্ত সার্ভে সাইটগুলো আছে সেগুলোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউএসের অরিজিনাল একজন পার্সোনাল ডিটেলস দিয়ে ইউএসের প্রোফাইল দিয়ে তাদের জীবন জীবিকা যেভাবে চলে এই সমস্ত বিষয় নিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করে সেটা দিয়ে আমরা সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট করি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা সার্ভেগুলো করি সার্ভেগুলো করার বিনিময়ে সার্ভে সাইটগুলো আমাদেরকে কিছু পয়েন্টস দেয় যেটা অ্যাকাউন্টের ভিতরে ডলারে কনভার্ট করে দেন সেগুলো আমরা উইথড্র দিতে পারি তো সম্পূর্ণ বিষয়টা চলে একটা প্রসেসের মাধ্যমে তো আমি আপনাদের কোর্সের জন্য ফ্রি কোর্সের জন্য এই ভিডিওটা প্রথমে রাখছি তো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার সার্ভে করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার একটা ইউএস এর আইপি লাগবে অর্থাৎ আমরা যে কাজটা করবো সার্ভে কাজটা সার্ভে কাজটা শুধুমাত্র ইউএস এর লোকেশনে যারা বসবাস করে অর্থাৎ ইউএস এর লোকেশনের জন্য তো আমরা যদি সার্ভে কাজটা করতে যাই আমাদের একটা ডিভাইস লাগবে ফার্স্ট সেই ডিভাইসে আমাদের আইপি অর্থাৎ প্রক্সি ইউএস এর প্রক্সি সেট করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে যে অ্যাট ফার্স্ট প্রয়োজন আমাদের একটা প্রক্সি প্রক্সিটা কোথায় সেট করবেন সেটা হতে পারে আপনার ডেস্কটপ বা পিসি বা হতে পারে আপনার ল্যাপটপ বা হতে পারে আপনার একটি মোবাইল ফোন তো মেইনলি এই আপনার ডিভাইসগুলোতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পিসি ল্যাপটপের ক্ষেত্রে আপনার একটা ফায়ারফক্স ব্রাউজার এবং একটা এনিডেক্স ব্রাউজার প্রয়োজন আর মোবাইলের ক্ষেত্রে একটা ফায়ারফক্স ব্রাউজার বা ফায়ারফক্স বেটা এবং সাথে আইপি সেট আপ করার জন্য কিছু অ্যাপস যেগুলো বলে দিব আমি তো আমাদের সার্ভে করার জন্য মেনলি প্রথমত একটা ডিভাইস দরকার সেটা মোবাইল ল্যাপটপ ডেস্কটপ এরকম দেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটা ইন্টারনেট কানেকশন ঠিক আছে যেটা হচ্ছে যে স্টেবল থাকবে সবসময় এরকম একটা ইন্টারনেট কানেকশন দরকার অর্থাৎ হচ্ছে আপনার অফে হলেও চলবে বা মোবাইল ডাটা হলেও চলবে আপনারা এর মাধ্যমে সার্ভে করতে পারবেন দেন আমাদের প্রয়োজন কি একটা আইপি তো আপনার সেই আইপিটা আপনাকে হচ্ছে যে আমি হচ্ছে দিয়ে দিব ঠিক আছে আপনাদের যে আইপিটা আছে সেই আইপিটা আপনারা আমার থেকে কিনতে পারবেন আইপিটা পেইড অবশ্যই সেটা আমি আপনাদেরকে দিব পিসি হলে আমি সেট আপ করে দিয়ে আপনাদের কাজ করাবো আর মোবাইল হলে ভিডিও থাকবে আপনারা দেখে দেখে সেট আপ করে কাজ শুরু করবেন তো আমাদের এই জিনিসগুলো প্রয়োজন দেন আমাদের আসলে প্রয়োজনটা কি আমাদের কিন্তু সময়ের প্রয়োজন ঠিক আছে তো সময়টা আমাদের হচ্ছে কখন সময়টা হচ্ছে ইউএস এর যে সময় সেই সময়ের দিনের বেলা সার্ভে কাজগুলো করা হয় অর্থাৎ বাংলাদেশে সেই সময় রাত ঠিক আছে আমাদের সময়টা কিন্তু খুবই জরুরি সো এটা নিয়ে আর কোশ্চেন্স যেন না থাকে সার্ভে কখন করবো সার্ভে রাতের বেলা বাংলাদেশ সময় রাতের বেলা দেখেন আমরা আমাদের একটা গ্রুপ আছে সার্ভে প্ল্যাটফর্ম তো আমরা কোর্সের এখানে ব্যক্তিগত মানে যত ধরনের লিঙ্ক আছে আমাদের ইউটিউব লিঙ্ক ভিডিও তারা শেখার জন্য আমাদের কোর্সের লিঙ্ক ঠিক আছে তারপর আমাদের গ্রুপের লিঙ্ক আমরা হচ্ছে কোর্সে আপনাদের ডিটেলস দিয়ে দিব দেখেন এটা হচ্ছে আমাদের গ্রুপ ইউএসএ সার্ভে প্ল্যাটফর্ম এখানে আপনারা এসে সার্ভে রিলেটেড যত ধরনের বিষয়গুলো আছে আপনারা জানতে পারবেন যেমন দেখেন আমি একটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে সার্ভে করার জন্য যা যা প্রয়োজন যেটা বললাম আপনাদের mobile laptop desktop internet connection American IP যেটা আমার থেকে আপনারা কিনতে পারবেন আমেরিকান নাগরিকের নাম অ্যাড্রেস প্রোফাইল যেটা আমি আপনাদেরকে আইপি কেনার পরে একটা ফ্রি দিয়ে দিবো দেন আমেরিকান মোবাইল নাম্বার অর্থাৎ সার্ভে সাইটগুলোতে উইথড্র করার জন্য আপনার mobile verification mobile number verification করতে হয় যেমনটা আমরা আমাদের দেশের যে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং সব বিভিন্ন যে সমস্ত ইয়ে আছে আমরা নাম্বার ভেরিফাই করে থাকি নাম্বার একটা দিলে সেটা ভেরিফাই কোড আছে সেটা দিয়ে আমরা সাবমিট করি নাম্বারটা আমাদের ওই সাইটে নেয় তারপর আমরা সেটাতে ভেরিফাই হই সো সার্ভে সাইটগুলোর ক্ষেত্রেও সেম কিছু কিছু সাইট আছে যেগুলোতে নাম্বার ভেরিফাই লাগে তো সেটার জন্য নাম্বারটা কোথায় পাবেন নাম্বারটা কাছ থেকে কিনে নিতে পারবেন যেটা আপনারা উইথড্র দেওয়ার আগের সময় যে সময় প্রয়োজন আমি বলে দেবো সেই সময় আপনারা নাম্বার ভেরিফাই করে নিতে পারবেন তারপর আছে কি হচ্ছে আপনার উইথড্র মেথড ব্যাংক অর্থাৎ একটা সাইট আছে যেটা হচ্ছে সব থেকে পপুলার আর কি এই সাইটটাতে কাজ করার জন্য আপনার একটা ব্যাংক মানে কাজ করে উইথড্র দেওয়ার জন্য একটা ইউএসএ ব্যাংক লাগবে তো সেই ব্যাংকটা কোথায় পাবেন সেটা হচ্ছে আমার কাছে পাবেন এটারও চার্জ আছে এটা উইথড্র দেওয়ার পরে অর্থাৎ আপনাদের থেকে কোনো ক্যাশ নেওয়া হবে না এটা পরবর্তীতে কেটে নেওয়া হবে দেখেন আপনার মোবাইল ল্যাপটপ ডেস্কটপের সাথে ইন্টারনেট সংযোগ থাকলেই কাজ শুরু করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন দেন আমাদের থেকে আইপি কিনলে আমরা আমেরিকান একটা নাম অ্যাড্রেস ফ্রি দেব তাই আপনাদের যেটা কথা সেটা হচ্ছে যে আপনারা নিজেদেরকে যাচাই করুন স্কিল যাচাই করার জন্য স্কিল তৈরি করার জন্য আপনারা সার্ভে কাজ কিন্তু শুরু করে দিবেন আর আমাদের এই গ্রুপে আপনারা হচ্ছে রিভিউ দেখতে পারবেন যদিও আমরা সকল পোস্ট অ্যাপ্রুভ করি না তারপরে আমাদের গ্রুপে কিছু পোস্ট হচ্ছে যে আমরা অ্যাপ্রুভ করি মেম্বারদের যেন আপনাদের এটার উপরে ভরসা বিশেষ এবং যে কাজ করে যে আর্ন করতে পারবে এই জিনিসটা যেন আপনারা বুঝতে পারেন অ্যান্ড আপনাদের কাছে সহজ হয় আমরাও চাই যে আপনারা হচ্ছে অবশ্যই আর্নিং করেন তো আমরা হচ্ছে যে সব লিঙ্ক দিয়ে দিব আপনারা কিন্তু এখানে এসে আমাদের আইপি নিয়ে আপনারা কিন্তু কাজ শুরু করে দিতে পারবেন ঠিক আছে তো আইপি বিভিন্ন ধরনের ধরন আছে আপনারা হচ্ছে আমাকে বললে আপনাদের কোর্সটি এটি শেষ করার পরে আপনারা আমাকে বলবেন আমি আপনাদের সকল ধরনের ডিটেলস জানিয়ে দেব সো আমরা কিছু রিভিউ দেখাই আপনাদেরকে এই যে একজন পোস্ট করেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ অবশেষে সাকসেস যারা বলেছিলেন সার্ভেটা ধরছি না তাদের বলছি একদিনে পাঁচ ডলার করে ভেরিফাই করে নিলাম ঠিক আছে আসলে ইনি হচ্ছে যে একদিনে পাঁচ ডলার করেছেন এবং আমরা নাম্বার ভেরিফাই করে দিয়েছি ঠিক আছে এখানে উইথড্রেদার অপশনটা চালু হয়েছে তো এইভাবে আসলে আপনারা কাজ কিন্তু করতে পারেন ঠিক আছে আপনাদের আরেকটা বিষয় আমি মধ্যেখানে জানার সেটা হচ্ছে গ্রুপে কিন্তু একমাত্র অ্যাডমিন আমি সো গ্রুপে যারা অ্যাড আছেন আমার পোস্টটি যারা দেখছেন আপনারা কিন্তু আমি ব্যতীত কারোর সাথে কখনো লেনদেন করবেন না এতে ঠুকলে কিন্তু আমি বা আমার গ্রুপকেও দায় থাকে আমরা আরেকটা রিভিউ দিয়ে এখানে দেখাই মুন্তাসির ভাই উনি একটা পোস্ট করছে ছাব্বিশ জুন আলহামদুলিল্লাহ আরেকটা উইড্রো নিয়ে নিলাম সার্ভেজানকে থেকে যারা বলছেন কাজ জন্য তাদের নিচ্ছে দেখেন উনি কিন্তু বেশ কয়েকটা উইড্রো নিয়েছে সার্ভেজানকে থেকে আপনার কাজ করার খুব বেশি সময় যদিও হয়নি বাট উনি বিষয়টা বুঝতে পেরেছেন কোর্স করছেন সেই ক্ষেত্রে উনি সাকসেস পেয়ে গিয়েছেন কিন্তু তো আপনাদের জন্য আসলে আমি এই কোর্সটা তৈরি করেছি আপনারা এটি হচ্ছে যে ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার মাধ্যমে আপনারা কিন্তু ভালো কিছু করতে পারবেন অ্যান্ড দেখেন ইনি আইপি কেনার সতেরো দিন হয়েছে আজ ওকে উনি অলরেডি এইটি ডলার উইথড্রো দিয়েছেন জানকি এবং ইনবক্স ডলার থেকে সো আসলে এইভাবে কাজগুলো হচ্ছে আমি আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সার্ভে বিষয়টা কি বা এটা কিভাবে রান করছে কাজ করছে মানুষ কিভাবে বা এটা কিভাবে চলছে হ্যাঁ ঠিক আছে বা এটা কোন কোনো পিটিসি সাইটের মতো কিনা কতদিন থাকবে বা সামথিং বার্নিং কীরকম এই সমস্ত বিষয় আপনাদেরকে জানানোর জন্য আসলে এই ভিডিওটা করা তো যেটা হচ্ছে কথা সার্ভে সাইটের বিষয়গুলো আপনার হচ্ছে এটা পিটিসি সাইটের মতো সার্ভে সাইটগুলো আসলে না ঠিক আছে আপনার হচ্ছে এটা অনেক বছর থেকে চলে আসছে সার্ভে কাজ আমি আমি হচ্ছে যখন শুরু করি আমি যার কাছে কাজ করেছিলাম তো বলেছি উনি দুই হাজার তেরো থেকে করছেন এবং উনি যার থেকে শিখেছিলেন উনি দুই হাজার সাত কি আট এরকম সময় থেকে করছেন অর্থাৎ এগুলো অনেক দিন থেকে চলছে সার্ভে কাজ এবং অনেক দিন থেকে চলবে এগুলো আসলে যে পিটিসি সাইটের মতো ছয় মাস বারো মাস থেকে চলে যাবে এমন কিছু না তারা কিন্তু সার্ভে রিলেটেড অনেক অনেক ভিডিও পাবেন ইউটিউবে গুগল সার্চ করে অনেক ইনফরমেশন পাবেন ঠিক আছে তো আমরা যদি আরেকটা রিভিউ দেখাই তিন ঘন্টায় ছয় বক্স থেকে পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো রান করছেন তো এটা হচ্ছে যে কিছু ট্রিক্স ছিল এরকম ট্রিক্স আসে মাঝে মাঝে আপনারা যেগুলো আপনারা হচ্ছে যে খুব সহজে অল্প সময় বেশি আর্ন করতে পারবেন এরকম ট্রিক্স মাঝে মাঝে আসে তো আমরা আপনাদের এগুলো দিয়ে থাকি গোপনভাবে আমাদের পেড মেম্বারদের জন্য শুধুমাত্র এই হচ্ছে মোটামুটি টপিক আর আপনারা যারা একসাথে গ্রুপে পাঁচ থেকে পাঁচ থেকে দশজন বা পাঁচজন একসাথে কাজ করতে যান তাদের জন্য কিন্তু বিশেষ কিছু বিশেষ সুবিধা রাখবো আমি আপনারা কিন্তু চাইলেই ইয়া করতে পারেন কাজ করতে পারেন দেখেন আমরা একটা রিভিউ দেখাই আপনাদেরকে পেমেন্ট রিভিউ ইনি হচ্ছে প্রথমে তিন হাজার টাকা পেয়েছেন এটা হচ্ছে যে এটা কীভাবে হয়েছে উনি সার্ভিস সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করেছেন উনি উইথড্র দিয়েছেন দেওয়ার পরে দেন উনি যে উল্টো দিয়েছেন যে ডলারটা সেটা আমার মাধ্যমে এক্সচেঞ্জ করে নিয়েছেন অর্থাৎ ডলারটা আমাকে দিয়েছেন আমি সেটার বদলে তাকে কিন্তু পেমেন্ট করেছি এটা কিনা বিকাশে আসলে এইভাবে এইভাবে সার্ভিস সাইটগুলোতে কাজ চলছে আপনারা কাজ করবেন আমাকে ইউএসডি দেবেন আমি আপনার উল্টো দেওয়ার পরে ইউএসডিটা আমাকে দিলে এক্সচেঞ্জ করে দেন আপনাদের পেমেন্ট করব সো আপনারা এখনো যারা শুরু করেননি আমার কাছে করতে চাচ্ছেন আমি আপনাদের কোর্সটি দিয়েছি তো দেখার মাধ্যমে আপনারা শুরু করে দেন আমাদের পরবর্তী কোর্সের এইটা ফার্স্ট ভিডিও দেন কোর্সের যে আরও ধাপ আছে দুই তিনটা ওইখানে কিন্তু আমরা আপনারা কাজটা কীভাবে করবেন সার্ভের কাজটি আমি করবো ভাই আমি জানলাম এই করতে গ্রুপ আছে আপনার আমি দেখলাম আমি আইপি কিনলাম আমি আপনার রিভিউগুলো দেখলাম এভরিথিং ইজ ওকে কাজটা আমি কীভাবে করবো কাজটা যেভাবে করবেন তার জন্য নেক্সট আমাদের কোর্সের ভিডিও সেখানে আমরা লিঙ্ক দিয়ে রাখছি আপনারা কিন্তু এখানে লিঙ্কগুলোতে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন এতে আপনারা বুঝতে পারবেন যে কাজটা আমাকে আপনাকে কীভাবে করতে হবে এবং আপনি কীভাবে সো এই হচ্ছে আজকের মতো টপিক আমরা এখানে শেষ করছি আর যারা ভিডিও দেখছেন আজকে নতুন যারা আছেন আপনাদের কাছে আমি বলবো যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এতে আমার পোস্টগুলো সহ আমার সার্ভিস যেগুলো ভিডিও থাকবে সেগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন এন্ড uh, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সার্ভে কাজ করে আন আসলে হচ্ছে এবং এটা চল চলছে এবং চলতে থাকবে তো আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করুন আমাদের গ্রুপ গ্রুপে অ্যাড করতে পারেন উনি যদি দেখে কাজ শুরু করে কিছু আর্ন করতে পারে দেন দ্যাটস গুড আমার ভালো লাগবে সো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ love is